বিশ্বাস করবেন না আমাকে আজকে সকালবেলা ফুড ফান্ডা থেকে আমাদের দেশে একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ফুড ফান্ডা সেখান থেকে ফোন করছিল যে ভালো একটা মানে ওনারা আমাকে ইয়ে, একটা পদবি দিয়ে ওনারা রাখতে চায় তারপরে মাইক্রো কি জানি একটা কোম্পানি সেটা ফোন করছে গতকালকে যে আপনারা আপনি আমাদের এখানে এটাকে কি বলে মার্কেটিং অ্যাডভাইজার হন মানে বিভিন্ন সময় আপনি যাবেন গিয়ে একটু দেখা সাক্ষাৎ দিবেন কথাবার্তা বলবেন স্যালারি হবে আপনার থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আরো আনুষঙ্গিক সুবিধা দিয়ে আছে তো এই আমি কিন্তু সেটাও গ্রহণ করি নাই সেটা গ্রহণ করতে হলে আমাকে ঢাকা যেতে হবে রামপুরা যেতে হবে সেখানে আমাকে চাকরি করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা <coughs> আছে এবং আপনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে এটা কম্বাইন করি এবং ক্যালকুলেট করি যে আপনার কত অ্যাসেটস আছে and houses and cars and things like that কত হবে হ্যাঁ অবশ্যই খুব সুন্দর প্রশ্ন কারণ আমি আমার আর্নিং কিভাবে চলে ব্যয় টায় সব কিছু কিন্তু মানুষকে ক্লিয়ার করেছি এবং যে কেউ জানতে চাইলে আই উইল বি একদিন আপনারা আসেন দেখেন প্রয়োজনে আমার বাসা পর্যন্ত চলে আসেন আসি সব কিছু দেখেন কি আছে না আছে আমার ফার্স্ট অ্যাকাউন্ট ছিল আমার ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট তো এই ডাচ বাংলা ব্যাংকে তখন আমাদের বেতন হতো তখন ডাচ বাংলা ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট ছিল এরপরে কমিউনিটি ব্যাংকে অ্যাকাউন্টটা হয়ে যায় এবং এরপরে আমার বড় ভাই আমি যখন বিদেশ যাই তখন আমি বিদেশ বলতে হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাই তখন বেশ কিছু টাকা পাই শান্তিরক্ষী মিশনের সুবাদে সেই টাকাটা রাখার জন্য আবার আমরা একটা অ্যাকাউন্ট খুলি আলাদাভাবে বৈদেশিক রেমিটেন্স হিসেবে সেটা আর শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট ছিল সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে তো সো এই হচ্ছে আমার টোটাল যে অ্যাকাউন্টগুলো যে কারণে খোলা হয়েছে সেগুলোর হিসাব আমি দিয়ে দিলাম এবং আয় ব্যয় হচ্ছে আসলে পার্সোনালি আমি যেটা বলছি আমার যে যেভাবে আমার টাকাটা আসে পঞ্চাশ বাবার মুক্তিযোদ্ধা ভাতা বা এই সেই এগুলা তো এমনি আমার জীবন চলতে বাড়ি ভাড়া আমি যেখানে থাকি এটা র্যান্ট কিন্তু বাড়ি ভাড়া বা আদারওয়াইজ যে বিভিন্ন জায়গায় যেতে হয় ভাই যে আমাকে গাড়িটা সাপোর্ট দেয় মাঝে মধ্যে ওনার একাধিক গাড়ি রয়েছে তো সেখানে ফুয়েল খরচেরও প্রয়োজন হয় তো সবকিছু মিলিয়ে কিন্তু আমার একটা খরচ হয়ে যায় তো সো অ্যাকাউন্ট বলতে হচ্ছে কি যে ভাইয়ের যে কিছু ব্যবসা আছে ওইটা আমি একটু দেখাশোনা করি মাঝে মধ্যে যে ট্রানজাকশনটা হয় সেটা আবার ধরেন আসছে আবার নিয়ে গেছে এরকম কিন্তু এটা না যে আমার পার্সোনালি আমার কাছে জমা থেকে গেলো এত টাকার মালিক আমি এই ধরনের কোনো কিছু অবকাশ নাই এবং এখন এই মুহূর্তে যে টাকাটি রয়েছে সেটা হচ্ছে যেমন আমেরিকার আমার যে মম রয়েছেন আমাকে সন্তান হিসেবে জানে এই ওনাদের আট লক্ষ টাকা ধরেন এই যে ছয় থেকে আট লক্ষ টাকা জাকাতের টাকা এরপর আমার এক আন্টি আছে ওনার হচ্ছে পাঁচ লক্ষ টাকা জাকাতের টাকা পাঁচ না ছয় লক্ষ টাকা জাকাতের টাকা এরকম বেশ কয়েকজন আমাদের উইলিউশা রয়েছেন তো এরকম ওনাদের মান্থলি ফুল জাকাতের টাকাটাই কিন্তু আমি এটা অনেক বছর যাবতে বিয়ে করছি এবং ওনারাও এটাতে আলহামদুলিল্লাহ হ্যাপি আমিও হ্যাপি এবং আমরা সঠিক জায়গায় চেষ্টা করি এটা ইয়ে করার জন্য তো ইনশাল্লাহ এই রোজায় আমি কিন্তু সবচেয়ে কম রেস্ট করেছি প্রতিদিন আমাদের তিনটা করে ভিডিওস আপনারা দেখেন মানবিক শপথ পেজ এবং বিহারের সেবা ফাউন্ডেশন পেজে তিনটা করে ভিডিওস প্রতিদিন কন্টিনিউস যায় এই সবগুলা কেউ হয়তো রিক্সা পাচ্ছে কেউ ভ্যান পাচ্ছে অথবা কারো ঘর হয়ে যাচ্ছে কেউ নলকূপ পাচ্ছে অনেকগুলা কাজ আমরা করি যেমন আমাদের পাঁচশো চব্বিশতম কৃত্রিম পা সংযোজিত আমরা করেছি আহ এরপরে করেছি হচ্ছে আহ পাঁচশত পঁয়ষট্টি না পাঁচশত সত্তরতম নলকূপ আমরা স্থাপন করেছি এরপর অনেকগুলা ঘর করেছি অসংখ্য মানুষের অপারেশন করিয়েছি কন্টিনিউ বেয়ারেসদের তো চিকিৎসা রয়েছে এছাড়াও অনেক জায়গায় শত শত হুইল চেয়ার আমরা বিতরণ করেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে নানাবিধ মানবিক কাজ তো আমাদের কাছে এই মুহূর্তে পার্সোনালি আমার যে অ্যাকাউন্ট রয়েছে যা আমাদের যে উলিউসার যারা রয়েছেন আমাদের যে ডাকাতের টাকা বা ব্যক্তিগত দানের টাকা পাঠিয়েছেন সেখান থেকে এইটি পার্সেন্ট আমরা খরচ করেছি আরো টোয়েন্টি পার্সেন্ট আছে হয়তো বা দুই তিন মাসের মধ্যে আমরা এটা খরচ করতে পারবো আমরা যেখানে একেবারে প্রয়োজন নিডি সেখানেই খরচ করি আমরা কিছু টাকা কয়েক লক্ষ টাকা সবসময় আমরা ব্যাংকে রাখার চেষ্টা করি আমাদের ব্যক্তিগত সাদাকা জাকাত অথবা দানের টাকা থেকে কারণ আমরা একটা প্রোগ্রাম চালু রেখেছি সেই প্রোগ্রামটা হচ্ছে চট্টগ্রামের যে কোনো জায়গায় আইসিইউতে কোনো মানুষ যদি মারা যায় টাকার জন্য যদি সে বের হইতে না পারে কারণ আইসিইউতে এক লক্ষ টাকার নিচে বিল কখনোই আসে না সর্বোচ্চ সর্বনিম্ন এক লক্ষ টাকা এর উপরে আসে তো আইসিইউতে যে লাশগুলো পচতে থাকে টাকার অভাবে বের করতে পারে না সেগুলো কিন্তু আমরা এই টাকা দিয়ে বের করে দিই কিন্তু আইসিইউ থেকে এইরকম আমাদের অসংখ্য ভিডিও আপনারা দেখতে পাবেন এবং পুরো নগরীতে কেউ যদি মারা যায় ফকির ভিক্ষুক যেমন চট্টগ্রামে রংপুরের যদি একজন ভিক্ষুক বা দিন যদি রিক্সাওয়ালা মারা যায় এখান থেকে মিনিমাম তিরিশ হাজার টাকা যাবে তাকে পাঠাইতে সো আমাদের কিছু টাকা আমরা রাখতে হয় এই জন্যই যে কখন কে মারা যায় কখন লাশ পাঠাতে হয় অথবা কাকে আইসিউ থেকে বের করতে হয় এটাতে ইমার্জেন্সি আপনি তো লাশ ফেলে রাখতে পারবেন না তো এই জন্য আমাদের সামান্য কিছু টাকা টোয়েন্টি পার্সেন্ট টাকা আমরা এভাবে রাখতে হয় কখন আইসিউ থেকে লাশ বের করতে হয় কিংবা কখনো দূরে কোথাও লাশ পাঠাতে হয় যেটা আমাদের as usual continue program but ব্যক্তিগতভাবে যে আমি এত লক্ষ টাকার মালিক হয়ে গেছি এরকম কোনো কিছু না এবং পার্সোনালি আরো একটা কোয়েশ্চেন যে আমার স্ত্রী তার নামে কিন্তু কোনো ধরনের সম্পদ নয় বাংলাদেশের যত আইন কানুন দুদক এই সেই হাবি জাবি যারা আছে সবাইকে বলছি আপনারা দয়া করে এক মাস আমার পিছনে লাগেন লাইগে একদম চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যদি কিছু বের করতে পারেন তাহলে কিছু লাগবে না আমার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে এইটা হচ্ছে আমার পার্সোনাল মতামত আমার ওয়াইফকে এখন এটাকে কি বলে বিয়ের সময় যে সামান্য হাতেরও দিতে পারি নাই তাও আবার আমার ঘুম থেকে দাঁড় করে যায় শাড়িটা পর্যন্ত নিয়ে আসছে আমার ঘুম থেকে আমার কিন্তু অ্যাবিলিটি ছিল সেই অ্যাবিলিটিটা আমি বেয়ারেশ মানুষের পিছনে ব্যয় করেছি আমি কিন্তু আমার পার্সোনাল কাজে আরাম আয়সের জন্য আমি কিন্তু ব্যয় করি নাই আলহামদুলিল্লাহ সো আমার ওয়াইফের সামান্য যে চিকন একটা চেইন আর যে কানে ছোট ছোট দুল একটা নাকচুল এটা কিন্তু এখনো আছে তো এইটা ছাড়া যে ওকে যে আমি আলাদা করে দুই গুড়ি স্বর্ণ কিনে দেবো ওই মেন্টালিটি এখনো পর্যন্ত আমার আসেনি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে অসংখ্য বা তৌফিক দিয়েছে কিন্তু আমি সেটা করি নাই এখনো পর্যন্ত করি নাই সো আমার ওয়াইফের যদি অন্তত মানে পাটি চালান দিয়েও দুই বড়ি স্বর্ণ কেউ বের করতে পারে ওর নামে কোনো অ্যাসেট তো দূরের কথা ওর অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্টই নাই ওর নামে কোনো জায়গা জমি কেনার অবস্থাও নাই কারণ আমি এত ব্যস্ত ওর ওর যে ভোটার আইডি কার্ড করতে হবে ওর কিন্তু ভোটার আইডি কার্ড করা হয় নাই মানে আমার স্ত্রী যে বিয়ে হওয়ার পরে আমার সাথে আসার পরে এত ব্যস্ততায় চলে গেছে সে আমি সময় দিতে পারি না তাকে আমার বাচ্চাদের সামলাইতে হয় আমি যে দুইটা দিনের জন্য যাই যে আমার বউয়ের ভোটার আইডি কার্ড করবো কারণ তার নামে যে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবো সেই অবস্থাটুকু নেই তাই বাংলাদেশের যত যা আমার আমাকে নিয়ে যদি ব্যাড কমেন্ট কেউ করে থাকে সবার প্রতি একেবারে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম আপনার বাটি চালান দিয়েও যদি বের করতে পারেন কোনো কিছু একটা যে আমার স্ত্রী না আমার তো তো ক্লিয়ার করলাম আমার স্ত্রীটা বলতেছি যে তার নামে আমি আলাদাভাবে দুই গড়ি স্বর্ণ কিনলাম অথবা তার জন্য আমি কোন একটা জায়গা কিনছি অথবা তার নামে আমি ব্যাংকে কোথাও রাখছি এরকম যদি আপনারা দেখাইতে পারেন সেটা পরের কথা আমার পক্ষ থেকে আপনার সামনে বলে গেলাম যে আলাদা একটা স্পেশাল পুরস্কার থাকবে যদি কেউ বের করতে পারেন কারণ কি তার নামে কিভাবে জায়গা কিনবো তার তো ভোটার আইডি কার্ডটা পর্যন্ত নাই তার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো তার তো ভোটার আইডি কার্ডটাই নেই তো তার নামে যে আমি কোথাও কিছু একটা করব অন্তত ভোটার আইডি তো লাগবে একটা ডিপোজিট তো তার নামে আমি করতে পারি সেটাও কিন্তু নয় আমি যে এখন চাকরিটা ছাড়া দিচ্ছি আট দশ লাখ টাকা তো আমি তো সরকারি কোনো সুযোগ সুবিধা পাবো না আমার আট দশ লাখ টাকা আঠারো বছর যে প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো পাবো সেটাও তো আমি তার নামে ডিপোজিট করতে পারি কিন্তু সেটাও তো আমি করবো না আমাকে আল্লাহ ইচ্ছা দিচ্ছে শক্তি দিচ্ছে ক্ষমতা দিচ্ছে কিন্তু সেটার আমি অপব্যবহার করব না আমি এটা বিশ্বাস করি যে আমি একজন মানুষের জন্য যদি এই জীবদ্দশায় সর্বোচ্চটা দিয়ে যেতে পারি কালকে আমাদের ময়দানে আমি ভালো থাকতে পারবো সুখে থাকতে পারবো আমার বাচ্চার জন্য পাঁচতলা বিল্ডিং করে দিলে ও কি করবে বলেন আমার জন্য কি করবে ও আমাকে কিছু পাঠাতে পারবে কিন্তু আমি যদি এখানে উপরে কিছু করে যেতে পারি অসহায় বেয়ারস মানুষের জন্য কোনো স্থাপনা করে দিয়ে আমি মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত আমি মাটির নিচে শুয়ে শুয়ে অন্তত সে অ্যাওয়ার্ডটা আমি নিতে পারবো আমার বাচ্চাকে দিলে কিছুই পাবো না তো এই ধরনের মেন্টালিটি আমার মধ্যে সেট করা আছে তো আমি এটা থেকে কখনো বিচ্যুত হব না তো এই গেছে আমার স্ত্রীর কথা ওর জন্য কিছুই নাই কারণ ও ভোটার আইডি কার্ডটাই বানাতে পারে মানে না ওর নামে কিভাবে আমি করবো বলেন এটা আপনারা ইনকোয়ারি করে একটু দয়া করে দেখবেন এই হচ্ছে এটা এরপরে আর কোনো কোয়েশ্চেন যদি ও অ্যাসেট আমার কোথাও কোনো ফ্ল্যাট কিনছি কিনা আমার নামে আছে কিনা আপনারা দয়া করে অন্তত একটা মাস আমার পিছনে সময় দিবেন পাঁচ জ্বালান দিয়ে দেখবেন যে আমার গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমি যে চট্টগ্রামে থাকি সেখানে কোথাও কোনো একটা ফ্ল্যাট কিনছি কিনা কিংবা জমি কিনছি কিনা তবে এতটুকু বলতে পারি যে আমি আমার এখানে যে সমস্ত এমপ্লয় কাজ করে ছয়জন ছয়জন এখানে দেওয়ালিদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে তাদের বেতন ছিল বারো হাজার টাকা এখন হচ্ছে তেরো হাজার টাকা যেটা আমাদের একজন এটা কি বলে অ্যাডভাইজার এই তিন বছর যাবত পে করে আসতেছে তো এই মানুষগুলোকে আমি যখন রিক্রুট করি তখন তাদের মাথায় এই মেডিকেলের সামনে যে মসজিদটা আছে এই মসজিদে ঢুকাইয়া প্রত্যেকের মাথায় কোরআন শরীফ রাইখা কোরআন শরীফের হাত রাইখা শপথ করিয়া কিন্তু তাদেরকে আমি ঢুকাইছি এখানে যে এরপরে যদি কেউ আমারও বর্তমানে চুরি করো আল্লাহর কাছে তোমরা দায় দিবা তো আমি আমার জায়গা থেকে আমি সবসময় এরকম যে আমি যাই হই আমি স্ট্রিক্টলি সরাসরি কথা বলতে রাজি আছি আমি যদি কারো এক টাকা মেরে খাই কারো কাছে তাকে আমি দুই টাকা দিতে রাজি আছি কাউকে যদি একটা থাপ্পড় আমি ভুলে দিয়ে থাকি তার থেকে আমি দুইটা থাপ্পড় খেতে রাজি আছি আমি অনলাইনে সবাই উদ্দেশ্যে বলছি যে আমি যদি কোনো অন্যায় করে থাকি একশো বার আমাকে বলবেন আমি সেটা অবশ্যই শুধরে নিতে বাধ্য হবো কারণ আমি যে ভালো কাজগুলো করছি প্রতিদিন তিনটা ভিডিও যায় কারো না কারো উপকার হচ্ছে কেউ হয়তো স্বাবলম্বী হচ্ছে কেউ হয়তো কিছু একটা পাচ্ছে যে এত ভালো কাজ করে যদি আমি একজন মানুষের মনে কষ্ট দিয়ে রাখি তাহলে আমার সমস্ত ভালো কাজ পণ্ড তো আমি এটা বিশ্বাস করি শুধু আমার একটা বদ অভ্যাস সেটা হচ্ছে আমি কথাটা একটু মানে অন্যায় দেখলে আমার ভয়েসটা একটু বেড়ে যায় জাস্ট ইট এর বাইরে আর কিছু এটা আমি স্বীকার করি এটা আমার একটা ব্যাড হ্যাবিট এছাড়া আমি এ জায়গা তো আমি এত বছরেও আঠারো বছর চাকরি করে অনেক লোক কিন্তু বাড়ি করছে অনেক লোক কিন্তু কোনো না কোনো কিছু একটা করছে আমি কি করলাম বলেন আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি আমার নাই তো আমি তো বলতে পারতাম যে আমার অন্তত ছোট্ট একটা জিনিস আছে কিন্তু নাই তার মানে এই না যে এই আঠারো বছর পরে এখন থেকে এই আগামী বিশ বছর যদি আমি পরিশ্রম করি ছোট্ট একটা ঘর অন্তত থাকার জন্য আমি তৈরি করি তখন আপনারা সবাই আমারে বলবেন যে তুমি মনে হয় কোনো অনিয়ম করে এই ঘরটা করছো এই এইটা একটা বাংলাদেশের একটা ব্যাড হ্যাবিট যে আমি আমার এই বয়স পর্যন্ত এতটুকু পর্যন্ত আমি কোনো অন্যায় করি নাই কিন্তু তার মানে এই না আমাকে যদি এখন বিশ্বাস করবেন না আমাকে আজকে সকালবেলা ফুড ফান্ডা থেকে আমাদের দেশের একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ফুড ফান্ডা সেখান থেকে ফোন করছিল যে ভালো একটা মানে ওনারা আমাকে ইয়ে একটা পদবি দিয়ে ওনারা রাখতে চায় তারপরে মাইক্রো কি জানি একটা কোম্পানি সেটা ফোন করছে গতকালকে যে আপনারা আপনি আমাদের এখানে এটাকে কি বলে মার্কেটিং অ্যাডভাইজার হন মানে বিভিন্ন সময় আপনি যাবেন গিয়ে একটু দেখা সাক্ষাৎ দিবেন কথাবার্তা বলবেন স্যালারি হবে আপনার থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আরো আনুষঙ্গিক সুবিধা দিয়ে আসছে তো এই আমি কিন্তু সেটাও গ্রহণ করি নাই সেটা গ্রহণ করতে হলে আমাকে ঢাকা যেতে হবে রামপুরা যেতে হবে সেখানে আমাকে চাকরি করতে হবে সো এটাও কিন্তু আমি করছি সো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ছয়টা অফার পেয়েছি চাকরি চাকরিটা যেদিন ঘোষণা হয়েছে তারপর দিন থেকে এখন পর্যন্ত এই তিন দিনে ছয়টা ভালো ভালো অফার আসছে আমার কাছে যে আপনি জয়েন করেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত কারণ যেখানে আমার ভাইয়ের নিজের অফিস নিজের বিজনেস সেখানে আমি যাচ্ছি না তো ওনাদের কাছে যাওয়ার আমার প্রয়োজন কি কিন্তু তো আলহামদুলিল্লাহ যারা এই ইয়েগুলো গুলো করছেন আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ভালোবাসার জায়গাটা সবসময় থাকবে আর পার্সোনালি এখনো পর্যন্ত কোনো ফ্ল্যাটের মালিক আমি হই নাই হতে পারি নাই এবং কোনো জায়গা কোথাও কিনতে পারি নাই প্রথমে আমি জায়গা কিনতে চাইছি আমার বেয়ারেসদের জন্য বেয়ারেসদের জন্য কোথাও কিন্তু একটা জায়গা কিনতে পারি নাই যেখানে জায়গার জন্য যায় দুই কোটি টাকার উপরে এখন দুই কোটি টাকা তো কোনোভাবেই পসিবল না লাখ টাকা হইলে সেখানে এই দিক দেখতে টেনে করা যায় কিন্তু কোটির উপরে গেলে সেটা তার কোনোভাবে পসিবল নাই তো এই বারো বছরে কোনো মানুষের সেরকম মনোবল নাই তো আলহামদুলিল্লাহ একটা সুখবর ছিল সেটা হচ্ছে আমাদের হ্যাঁ ইংল্যান্ডের ইংল্যান্ডের এক আন্টি উনি খুবই অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার একজন ছেলে আনোয়ার ভাই ডক্টর উনি এই যে ওনাদের আট থেকে দশ কাটার মতো ভ্যালুয়েবল একটা জায়গায় যে থানা এলাকায় এটা ওনারা ফো করার জন্য মোটামুটি সম্মত হয়েছে এবং আগামীকালকেও এই বিষয়টায় বৈঠক আছে আমার সাথে তো যদি সবকিছু কাগজে কলমে হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব সহসায় সেটা শুরু করতে পারবো আর আল্লাহ না করুক সেটা যদি হ্যাঁ, আশা করি কোনো সমস্যা হবে না কোনো কারণে যদি সেটা ডিনাই করে সেটা বিকল্প ব্যবস্থা আমি করে রাখছি চট্টগ্রামের এটাকে কি কোন জায়গা না এটা ফৌজদার চট্টগ্রামের ফৌজদার হাতে সেখানেও কিন্তু আমরা পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স করে একটা জায়গা কিন্তু পাঁচতলা একটা বিল্ডিং র্যান্ড করে রাখছি ইয়ার্ড সহ যে ওইখানে যদি কোনো ঢিলে হয় তাহলে এখানে উঠে যাব সো আমার জায়গা থেকে আমি এটা করে ছাড়বো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পচা গলা ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা ম্যাগট যে কোনো রুটি এখানে নিয়ে আসবেন আমার কথা হচ্ছে আমি যদি খাই আপনাদের থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু চাইবো না কারণ মনে মনে একটা ভাব ছিল যে আপনাদের থেকে পয়সা নিব কিন্তু এটা নিব না এটা নিলে আমিও শেষ হয়ে যাব আমার প্রতিষ্ঠানও শেষ হয়ে যাবে তবে একটা অপশন আছে কেউ নিজে এসে যদি তাদের দুরবস্থা থেকে কিছু খাবার দিয়ে যে আমি পাঁচ কেজি ফল তাদের নিজে হাতে খাওয়াবো বা একটা ছাগল কেটে আমি নিজে তাদের হাতে খাওয়াইতে চাই কিংবা দশটা বালি সাপে তাদেরকে দিতে চাই অথবা কোনো কিছু একটা দশটা বেড়া আমি দিতে চাই সেই অপশনটা কিন্তু চালু আছে কারণ আপনি যদি আমার সাথে কখনো উল্টাপাল্টা করেন আপনার সিট আপনি নিয়ে যান কিন্তু যেটা আমিও কোনো কাজে লাগাতে পারবো না অসহায়দের জন্যই থাকবে সো এই অপশনটা আছে আর আমরা আমি আমার সমস্ত শ্রম ঘাম সবকিছু দিয়ে কোনো কিছু একটা উদ্ভাবন করে সেটা দিয়ে মূলত এটা চালানো চাচ্ছি যে হাত পেতে নয় এই ভিক্ষা করাটা খুবই খারাপ নবীজি বলছে ভিক্ষা করে না তাই আমরাও চাচ্ছি না যে আপনাদের থেকে ভিক্ষা নিয়ে কিছু করার জন্য তবে আপনারা বিভিন্ন ধরনের আইডিয়া বুদ্ধি এবং পরামর্শ আমাদের দিতে পারেন সেটা দিয়ে যাতে আমরা ইউনিক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ এবং আমরা কিছু করলে আমাদের সাথে আপনারা থাকবেন আপনাদের প্রতি তবে এটা মনে রাখবেন বাংলাদেশে মানে একটা চক্র আছে আপনি ভালো কিছু করতে গেলে কিন্তু আপনাকে খেয়ে ফেলা কিংবা গায়েব করে ফেলার মতো তারা সবসময় থাকে এবং সবসময় আছে এটা আমার চেয়ে ফিসিলা ভালোই জানে যে ভালো কিছু করতে গেলে যে কি হয় না হয় এটা আপনাকে অন্তত বোঝাতে হবে না কিন্তু উইলিশার যারা রয়েছেন তারা আমার প্রতি একটু খেয়াল রাখবেন দোয়া করবেন যাতে কেউ গিলে ফেলতে না পারে ইনশাল্লাহ যদি গিলতেও যায় আপনারা একটু অন্তত দোয়া করেন এইটাই আপনাদের কাছে অনেক অনেক সুক্রিয়া সোশ্যাল মিডিয়ায় সারা ওয়ার্ল্ডে যেভাবে সামান্য একটা চাকরি তো একটা লোক কমেন্ট করছিল যে একটা কনস্টেবল চাকরির জন্য এই মিডিয়ায় এত তোলপার এত হয়েছে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে না জানি এসপি হলে কি জানি হয়তো তো এটা আসলে অনেক আমার কাছে একটু হাস্যকর লেগেছে এই আমাদের অনেক বড় বড় কর্মকর্তা যায় কোনো খবরই থাকে না সামান্যটা যে কনস্টেবল তার জন্য এটা আপনাদের আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনারা আওয়াজ করছেন আমার জন্য সরব হয়েছিলেন জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আপনারা আমি যে এম নিয়ে চলি যে চিন্তা ভাবনা চলিনি এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার কোনো ওয়ে আমার নাই তবে এতটুকু আমার ধৈর্য শক্তি রয়েছেন অনেকে আমার নামে ব্যাড কমেন্ট যারা করেছেন না জেনেই করেছেন যারা আমার সাথে অন্তত একটা দিন চলেছেন এরকম কোনো মানুষ কিন্তু ব্যাড কমেন্ট করেন না দূর থেকে অনেকে না জেনে না বুঝে অনেক কিছু বলেছেন করেছেন তো এটার জন্য আমি আপনাদেরকে দোয়া করি কারণ আমি আজ পর্যন্ত কোনোদিন কাউকে একটা খারাপ গালি দিই নাই কোনো ব্যাড কমেন্ট করি নাই কোনো একটা ভুল উত্তর দিই নাই আপনাদেরকে শুধু মন থেকে দেখে কষ্ট পেয়েছি কিন্তু দোয়া করেছি একশোটা কমেন্টের মধ্যে হয়তো এক পার্সেন্ট কমেন্ট ব্যাড থাকতে পারে না জেনে বা আমারও আমি মানুষ আমার ভুল হতে পারে কোনো ভুলের কারণে হয়তো বা আপনারা এই যে মোবাইলটা আমি যে ছোট মোবাইলটা এখন আর আমি ইউজ করতে পারি না আমার যে সহকর্মীরা আছে তারা সেটা রিসিভ করে প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার কল আসে প্রত্যেকটা কলেই কিন্তু কারো কিডনি নষ্ট হয়ে গেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে কারো ডায়ালিসিসের পয়সা নেই কারো অপারেশন হচ্ছে না এই সেই শুধু চাওয়া চাওয়া এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো কিন্তু এত চাওয়া পূরণ করা কখনোই সম্ভব না সে জায়গায় আমি সামান্য একজন মানুষ সামান্য একজন এমপ্লয়িতে আমি কিভাবে এটা সম্ভব বলেন তো এই জন্য অনেকে না পেয়ে বারবার আমাকে নক করেও না পেয়ে তখন আজে বাজে কথা লেখেন যে কিসের মানবিকতা লোক দেখানো হ্যান ত্যান তো এইগুলো আসলে আপনারা রাগ থেকে করেন আমি বুঝি কিন্তু তারপরেও এগুলা পড়লে আমার খুবই কষ্ট পায় তো আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে আমি তো সবসময় বলি আমার দ্বারা যদি খারাপ কিছু হয় আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে নিয়ে যায় কিন্তু যদি ভালো কিছু হয় আমার আমার জন্য দোয়া করবেন যাতে আর কিছুটা দিন বাঁচতে পারি এই আর কিছু না আরে ভাই আমি যদি চুরিও করি চুরি করে কি করব বিরিয়ানি তো খাবো একটা মানুষ এক প্লেটের বেশি তো বিরিয়ানি খেতে পারবে না আপনি বলেন আপনাকে যদি আমি বিরিয়ানি দিই এক প্লেটের বেশি আপনি খেতে পারবেন না দশ প্লেট এনে দিলেও এক প্লেট খাবেন তো এই একজন মানুষকে একটু মনুষ্যত্ব থেকে চিন্তা করবেন যে আমার কাজের দিকে তাকাই অন্তত যে একটা খারাপ কথা বলার সময় আপনি বললে কমেন্ট করলে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু যখন আমি দেখি তখন আমার খুবই খারাপ লাগে যে এত কষ্ট করার পরেও যদি কোনো ব্যাড কমেন্ট শুনতে হয় সেটা আমার জন্য খুবই কষ্টের তো আশা করছি আপনারা এই ভিডিও এই লাইভ স্ট্রিম যারা দেখছেন তারা দোয়া করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাকে পরামর্শ দিবেন আপনাদের ছোট ভাই সন্তানের মতো আমি অবশ্যই নিজেকে শুধরে নেবো আমি ভুলের উদ্যোগ নয় যেটা দৃষ্টিকটুর সেটা থেকে আমি অবশ্যই সরে আসবো আপনাদের পরামর্শ অবশ্যই আমি গ্রহণ করব এবং আমার জন্য স্পেশালি আবারও বলছি একটু দোয়া করবেন আমি আপোষ করার মানুষ নাই তাই আপোষ না করলে যে কোনো সময় আমাকে যে কেউ খেয়েও ফেলতে পারে কিন্তু আমিও গাদ্দার আমি খেয়ে ফেলবে কিন্তু আমি মাছ খাবো না ওইখান থেকে আমি মাছ চায় ফেরত আসবো না আমাকে আপনি খেয়ে ফেলেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি মচ খাবো না মদ খাওয়ানোর মানুষ আমি নই তো এই জন্য আমার জন্য দোয়া করবেন এই ধরনের মানুষেরই কিন্তু সমস্যা বেশি হয় তো আমি জেনে শুনেই কিন্তু যে জায়গায় যাচ্ছি যে পথে হাঁটছি পথটা খুবই কঠিন এবং কন্টুর এই পথটা অনেক সমস্যাযুক্ত আপনাদের দোয়া যদি থাকে আমার সবচেয়ে বড় শক্তি কি জানেন আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে রাস্তায় যে পচা গোলা মানুষগুলো আছে মানে তিলি তিলি মৃত্যুর দিকে চলে যাচ্ছে তাদের দোয়া এত শক্তিশালী দোয়া যে যখন আমি কোনো বিপদে পড়ি তখন আমি মনে মনে স্মরণ করি মানুষগুলাকে যে মানুষগুলার পোকা সারিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করছি ফিফটি পার্সেন্ট দুনিয়া থেকে চলে গিয়েছে আর ফিফটি পার্সেন্ট এখনো আছে হয়তো শরীরের কোনো অংশ তাদের নেই তো সেই মানুষগুলোর দোয়া আমি চিন্তা করি আল্লাহ আমি ওই মানুষগুলোর জন্য কাজ করছি আপনি আমাকে দেখেন তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত বহাল বিয়েতে আছি কোনো ধরনের অসুবিধা বা কোনো সমস্যা ফেস করতে হয় নাই আমাকে এবং ভবিষ্যতে যাতে না করতে হয় আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের দোয়া চাই এবং পরামর্শ চাই